সৌরাতুল কাসাসের সাত নম্বর আয়াত থেকে আলোচনা হয়েছে গত জুমায় যে আল্লাহ পাক রাবুল আলমিন হজরত মুসা আলি সালামের মায়ের অন্তরের মধ্যে ইলহাম ডেলে দিলেন যে শিশু মুসা আলাই সালামকে সিন্ধুকে ভরে নীল নদে ফেলে দেওয়ার জন্য কারণ ফেরাউন ঘোষণা করেছিল যত শিশু বনে ইসরায়েলের জন্ম গ্রহণ করবে সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করতে হবে জন্য আলাদাভাবে তার জল্লাদ বাহিনী নিযুক্ত করেছিল জল্লাদ বাহিনীর পাশাপাশি যারা দাতরি আছে মহিলা যারা বাচ্চা প্রসবের সময় যাদের যে সমস্ত মহিলাদের প্রয়োজন হয় তাদেরকে শুদ্ধ বাংলায় দাতরি বলে আমাদের সিলেটি ভাষা দায়ী বলে দায়ী তাদেরকেও নিযুক্ত করেছিল যে কোন বাসার কোন মহিলা গর্ভবতী কার সন্তান হওয়ার সম্ভাবনা আছে এই সন্তান জন্মগ্রহণ করলে এটা ছেলে হবে এটা মেয়ে হবে এসব কিছু খোঁজ খবর রাখার জন্য পুরুষের বাহিনী আছে জল্লাদ বাহিনী মহিলাদের বাহিনী আছে গোয়েন্দা তারা খবর রাখে যখন ফেরাউন দেখলো ফেরাউনের কাছে খবর আসলো যে সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করার কারণে বনে ইসরায়েলের বংশধের কোনো শিশু সন্তান ছেলে শিশু আর বড় হচ্ছে না বড় না হওয়ার কারণে যারা বৃদ্ধ আছে তারা মৃত্যুবরণ করতেছে এভাবে ইসরায়েল বংশের সবাই সমস্ত পুরুষ শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাজ কারবার বন্ধ হয়ে যাবে আমরা ওই সমস্ত কাজ করতে হবে যে সমস্ত কাজ আমরা বনি ইসরায়েলদের পুরুষদেরকে দিয়ে করাতাম তারপর ফেরাউন ঘোষণা করলো ঠিক আছে এক বছর ছেলে শিশুদেরকে ছেড়ে দেওয়া হোক হত্যা করা না হোক পরের বছর শিশুদেরকে হত্যা করা হবে ছেলে শিশুদেরকে হত্যা করা হবে এইভাবে চলে আসছে যে বৎসর ঘোষণা করলো ছেলে শিশু হত্যা করা হবে না সেই বৎসর হজরত হারুন আলি জন্মগ্রহণ করলেন আর যে বছর ঘোষণা হলো সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করতে হবে সেই বছর হজরত মুসা আলাইসালাম জন্মগ্রহণ করলেন তফসিরের কিতাবে আর একটি ঘটনা দেখেন হজরত মুসা আলাইসাল্লামের জন্মগ্রহণের পরে ওই যে দাত্রী ছিল মহিলা সে তো খবর পেল যে এই এই ঘরে এই বাড়িতে অমুক মহিলার একটি ছেলে শিশু জন্মগ্রহণ করেছে কিন্তু হজরত মুসা আলি সাল্লামের মায়ের সাথে ওই মহিলার বন্ধুত্ব ছিল একজন আরেকজনের বান্ধবী ছিল এজন্য হজরত মুসা আলি সাল্লামের মা ওই দাত্রী মহিলাকে বললেন তুমি আমার ছেলের সংবাদ ফেরাউনের জল্লাদ বাহিনীর কানে দিও না কিন্তু তারপরও এত সম্পর্ক থাকার পরেও দাত্রী মহিলার মনে মনে ছিল যে আমি এই ছেলে শিশু সংবাদ জল্লাদ বাহিনীকে দিয়ে দেব কিন্তু যখন দাত্রী হজরত মুসা আলাইসাল্লামকে কুলে নিল হজরত মুসা আলাইসাল্লামের দুই চোখের মাঝখান থেকে একটি নূর প্রকাশিত হলো অর্থাৎ কপাল থেকে একটি নূর প্রকাশিত হলো আর এই নূরের প্রকাশে ওই দাত্রী মহিলার অন্তরের মধ্যে এমন মহব্বত সৃষ্টি হলো আর সে মনে মনে ঠিক করলো না আমি এই শিশুর আমার আমার মায়া লাগছে মহব্বত লাগছে এই শিশুর খবর কাউকে দেব না তার অন্তরে আল্লাহ তালা ফেলে দিলেন তারপরও জল্লাদ বাহিনীর কানে কানে পৌঁছে গেছে যে অমুক বাড়িতে হয়তো একটি শিশু জন্মগ্রহণ করেছে ছেলে শিশু জল্লাদ বাহিনী আসলো বাড়িতে সেই মুহূর্তে হজরত মুসা আলি ইসলামের বোন তিনি কি করছেন হজরত মুসা আলি ইসলাম সহ যে কাপড় দিয়ে পেঁচানো ছিলেন হজরত মুসা আলি ইসলাম সেই কাপড় সহ বাড়ির যে চুলা ছিল আগুন আগুনের মধ্যে ফেলে দিছে তখন কি হয়েছে জল্লাদ বাহিনী আসলো পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো কোনো শিশুকে পাওয়া যায় না এখানে আগুনের মধ্যে হজরত মুসা আলাইসাল্লাম যে আছেন তা তাদের কল্পনায় আসে নাই আগুনে তো কেউ থাকতে পারবে না কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিন তফসিলের কিতাবে দেখতেছেন যে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম যেরকম যেরকমভাবে আগুন থেকে বাঁচিয়েছিলেন হজরত মুসা আলাইসাল্লামকে ঠিক এরকম এরকমভাবে আগুনের মধ্যে আল্লাহ তালা অক্ষত রাখলেন একটা পশম পর্যন্ত জ্বলল না গেল এক ঘটনা তারপরে আরেকটি ঘটনা হজরত মুসা আলাহিসের মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তালা ডালছেন যে একটা সিন্দুক বানানোর জন্য বাক্স বানানোর জন্য তো বাক্স বানানোর জন্য মিস্তরি নিয়ে আসলেন মিস্তরিকে ডাকলেন মিস্তরি বাক্স বানাচ্ছে বলতেছে এরকম এই এই ধরনের বাক্স তো কেউ বানায় না কি প্রয়োজন এই বাক্স তো কথা চলে চলে প্রকাশ হয়ে গেছে যে আমার একটা শিশু আছে ছেলে শিশু এটাকে বাঁচানোর জন্য আমি এই বাক্স বানাচ্ছি যাই হোক মিস্তরি বাক্স টাক্স বানিয়ে চলে গেছে চলে গেছে জল্লাদ বাহিনীর কাছে প্রধানের কাছে সে কি করবে হজরত মুসা আলাহ ইসলামের সংবাদ দিবে তাদেরকে কিন্তু যাওয়ার পরে যেই কথা শুরু করবে আল্লাহ তালা তার কথা বন্ধ করে দিবে তার মুখের বাক শক্তি আল্লাহ তালা বন্ধ করে দিলেন তখন সে আকার ইঙ্গিতে ইশারায় বলতে চায় তাও বলতে পারে না তারপরে এখান থেকে ফিরে আসলো ফিরে আসার পরে আবার তার কথা বলার শক্তি চলে আসলো আবার গেছে জল্লাদ বাহিনীর প্রধানের কাছে বলবে যাওয়ার পরে আবার বলতে চায় আবার তার মুখের কথা বন্ধ হয়ে যায় আবার আকার ইঙ্গিতে ইশারায় বলতে চায় তাও পারে না আবার চলে আসছে চলে আসার পর আবার তার বাকশক্তি ফিরে আসলো আবার গেছে তৃতীয়বার তৃতীয়বার যাওয়ার পরে আবার বলতে চায় আল্লাহ পাক রাব্বুল আলম তার বাকশক্তিও বন্ধ করে দিলেন তার চোখের শক্তিও বন্ধ করে দিলেন সে এখন কথাও বলতে পারে না চোখেও দেখে না এই অবস্থা তার সৃষ্টি হলো যখন এই অবস্থা হলো তখন সে বুঝে ফেললো যে এই শিশু সাধারণ শিশু না নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ পাক রাবুল আলমিনের কোনো কুদরত কাজ করতেছে তখন সে মনে মনে তবা করে নিল যে যদি আমার বাক শক্তি এবং চুকের শক্তি আবার ফিরে আসে তাহলে আমি আর এই শিশুর কথা কাউকে বলবো না কাউকে বলবো না এইরকম যখন সে নিয়ত করে নিল আল্লাহ পাক রাবুল আলমিন তার মুখের শক্তিও ফিরিয়ে দিলেন কথার শক্তিও ফিরিয়ে দিলেন চুপের শক্তিও ফিরিয়ে দিলেন আল্লাহ পাক রাব্বুল এক আয়াতে ارشاد ফরমান তিলকার রাসূল ফাদদালনা বাদাহুম আলা বাদ আল্লাহ পাক রাব্বুল আলামিন যত রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এক একজনের ফজিলত এক একজনের চেয়ে বেশি কারো ফজিলত বেশি কারো ফজিলত কম কিন্তু রসুল হিসাবে সবাই সমান ফজিলত কারো বেশি কারো কম যেমন হজরত মুসা আলি ইসলামকে আল্লাহ পাক রাবুল আলমিন এমন এক ফজিলত দান করেছেন যে সরাসরি আল্লাহ পাক রাবুল আলমিন হজরত মুসা আলি ইসলামের সাথে কথা বলেছেন তোর পাহাড়ে ঘটনা সামনে আসবে ইনশাল্লাহ এদিকে এই এই মর্যাদা সরাসরি কথা বলার মর্যাদা হজরত মুসা আলি ইসলামকে আল্লাহ তালা দান করেছেন অন্য কোনো নবীর আসলকে দান করেন না হুজুর সাল্লাহ আলসালাম সারা হুজুর সাল্লাহ আলসালাম মর্যাদা সবচেয়ে বেশি অন্যান্য সমস্ত নবী রাসুলদের মধ্যে শুধুমাত্র হজরত মোসা আলাহ ইসলামের সাথে আল্লাহ পাক রাবুল আলম সরাসরি কথা বলছেন আর হুজুর সাল্লাহ আলাহ ইসলামকে আল্লাহ তালা ডাইরেক্ট নিয়ে গেছেন কোথায় আরসের মধ্যে কোথায় নিয়ে গেছেন আরসে আরসের মধ্যে আল্লাহ পাক রাবুল আলম দাওয়াত নিয়ে দাওয়াত দিয়ে বিশেষভাবে দাওয়াত দিয়ে আল্লাহ পাক রাবুল আলমিন হজরত রসুল করিম সাল্লাহ আলহ ইসলামকে আরসে নিয়েছেন সেখানে গিয়ে হুজুর সাল্লাহ আলসালাম বলেন আত্মাহিয়াত আমার সমস্ত মৌখিক এবাদত শারীরিক এবাদত আর্থিক এবাদত সমস্ত এবাদত একমাত্র আল্লাহ আপনার জন্য আমার সমস্ত এবাদত কার জন্য আল্লাহ আপনার জন্য আল্লাহ তালা জবাবে জবাব দেন আসসালাম আলাইকা আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলাইসলামকে সালাম দিচ্ছেন কিভাবে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবিউ হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক ওরাহমাতুল্লাহ আর আল্লাহ তালার রহমত আপনার উপর নাজিল হোক ওবারাকাতহ আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বরকত আপনার জন্য এই মর্যাদা কে কাকে দিবেন স্বয়ং আল্লাহ পাক আলমিন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দান করেছেন আল্লাহ তালা এরশাদ ফরমান আল্লাহ পাক আলমিন আল্লাহ ব্যতীত আল্লাহ সারা সমস্ত মাহলুকের মধ্যে হুজুর সাল্লাহ আলোচনা হুজুর সাল্লাহ আলাইসলামের মর্যাদা সমস্ত মাহলুকের উপরে রাখছেন আল্লাহ তালার নিচে আল্লাহ তালা তো খালিক আল্লাহ তালা তো মাহবুদ আল্লাহ পাক রাবুল আলমের মালিক আল্লাহ ছাড়া যত মাহলুক আছে সমস্ত মাহলুকের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা কার আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের وما أرسلناك إلا رحمة للعالمين সমস্ত আলমের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজের জন্য বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত আলম যত আলম আছে যত জাহান আছে যত জগৎ আছে সমস্ত জগতের প্রতিপালক রব কে একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন আর ওই আল্লাহ তালার সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার আর সমস্ত জগতের জন্য রহমত হলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ওমা আরসাল্লাকা ইল্লা রহমাত আল্লাহ আলামিন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম পঁচিশ বছর বয়সে বিবাহ করলেন নিকাহ করলেন হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহাকে হুজুর সাল্লাহ আলাইসালাম বয়স পঁচিশ আর হজরত খাদিজা রাজি আল্লাহ তালা বয়স তখন চল্লিশ কোনো পঁচিশ বছরের যুবক কখনো চাইবে যে তার চেয়ে আরো পনেরো বছরের মহিলাকে সে বিবাহ করবে হুজুর সাল্লাহ আলাইসলাম বিবাহ করছেন পঁচিশ বছরের যুবক চল্লিশ বৎসরের মহিলাকে বোঝা গেল হুজুর সাল্লাহ আলাইস্লামের শরীরের চাহিদা মনে বেশি ছিল এই জন্য বিবাহ করছেন না তখনকার যুগে সবচেয়ে বুদ্ধিমতী সবচেয়ে বিচক্ষণা সবচেয়ে ভাগ্যবতী মহিলা ছিলেন হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা আর সেই বিচক্ষণ মহিলা বুদ্ধিমতী মহিলা দেখলেন যে অর্থাৎ রসুল করিম সাল্লাহামের মধ্যে যে সমস্ত গুণাবলী সারা জগতের মধ্যে এই ধরনের গুণাবলী সম্পন্ন কোনো পুরুষ আর পাওয়া যাবে না তিনি নিজের তখন সবচেয়ে ধনী ছিলেন ধনী মহিলা ছিলেন হজরত খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ তালা নিজে প্রস্তাব পাঠিয়েছেন হুজুর সাল্লাহ আলাইস্লামের কাছে হুজুর সাল্লাহ আলাইস্লাম হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা দ্বিতীয় বিবাহ করেন নাই পঁচিশ পঁচিশ বছরের সংসার জীবন ছিল হজুর সাল্লাহ আলাইসাল্লাম এবং খাদিজা রাজি আল্লাহ সংসার জীবন কত বছর ছিল পঁচিশ বছর পঁচিশ বছর পর ইন্তেকাল করেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালাহা হজুর সাল্লাহ আলাইসালাম পঁচিশ বছর বয়সে বিবাহ করলেন আর পঁচিশ বছর সংসার জীবন করলেন কত হলো পঞ্চাশ বছর তার পঞ্চাশ বছরের পরে অন্যান্য বিবাহ করছে তাও ঐতিহাসিক এবং বিভিন্ন প্রেক্ষাপট দিকে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন সমাজের বিভিন্ন সমস্যার সমাধান হবে যে সমস্ত বিবাহ করলে এই জন্য মহম্মদ রসুল করিম সাল্লাহ বিবাহ করছে তাও হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের শরীরে আমাদের সাধারণ পুরুষদের চেয়ে বাহাদুর সাধারণ পুরুষের উপরে যে সমস্ত বাহাদুর পুরুষ আছে এরকম বাহাদুর পুরুষের চল্লিশ জন পুরুষের শক্তি ছিল হজুর সাল্লাহ শরীরে কতজন পুরুষের চল্লিশ জন কোন কোন মুফাসরিনে কেরাম বলেন দুনিয়ার পুরুষের হিসাবে না জান্নাতের পুরুষের হিসাবে জান্নাতের চল্লিশ জন পুরুষের শক্তি ছিল কার শরীরে হুজুর সাল্লাহ আলাইসলাম শরীরে তাহলে জান্নাতের একজন পুরুষের শরীরে হল দুনিয়ার একশো জন মানুষের পুরুষের সমান শক্তি জান্নাতের একজন পুরুষের শক্তি দুনিয়ার কতজন পুরুষের শক্তির সমান একশো জন তাহলে চল্লিশ জন পুরুষের শক্তি মিললে কতজন দুনিয়ার হিসাবে হবে চার হাজার কত হবে চার হাজার তাহলে সেই হিসাবে হুজুর সাল্লামের শরীরে শক্তি ছিল কতজন দুনিয়ার কতজন পুরুষের শক্তি চার হাজার পুরুষের শক্তি ছিল একজন সাধারণ পুরুষকে যদি আল্লাহ পাক রাব্বুল আলমিন একত্রে একসাথে চারটা বিবাহ করার স্বাধীনতা দিয়ে দেন একজন পুরুষ কতজন কয়জন নারীকে বিবাহ করতে পারে একত্রে রাখতে পারে কয়জন স্ত্রী চারজন তাহলে সেই হিসাবে হুজুর সাল্লাহ আলাই ইসলামের শরীরে আছে চার হাজার পুরুষের শক্তি সেই হিসাবে তিনি চাইলে ষোলো হাজার স্ত্রীকে রাখতে পারতেন নিজের অধীনে চাইলে পারতেন না এই শক্তি ছিল কিন্তু তারপরও বিবাহ করছেন একত্রে ছিলেন মাত্র নয়জন বিবি একত্রে ছিলেন টোটাল বিবাহ করছেন এগারো যাই হোক হজরত মুসা আলি সাল্লামের সম্পর্কে কাক মিস্ত্রি গেছে কাকে খবর দিবে জল্লাদ বাহিনীর প্রধানকে যে শিশু মুসা জন্মগ্রহণ করেছেন একজন ছেলে শিশু আল্লাহ পাক রাবুল আলম কি করছেন মুখের শক্তি বন্ধ করে দিছেন আল্লাহ তালা চাইলে পারেন না নুপুর শর্মার মুখের শক্তি বন্ধ করে দিতে হুজুর সাল্লাহ আলাইসলামকে নিয়ে কটুক্তি করে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সানের অবমান অবমাননা করে সেই যুগেও ছিল হুজুর সাল্লাহ আলাইসলাম যুগেও ছিল আবুল আহাদ ছিল হুজুর সাল্লাহ আলাইসলাম শানে বিয়াদি করছে সে বলতেছে তাব্বাল্লাকা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক আল্লাহ তালা নাজিল করে দিলেন জবাব দিচ্ছেন আল্লাহ তালা তাব্বাত ইয়াদা আবিল আহাব আবিল আহাবের ধ্বংস হোক আবিল আহাব ধ্বংস হোক জবাব কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন কার পক্ষ থেকে হজুর সাল্লাহ আলসের পক্ষ থেকে হুজুর সাল্লাহ আলাইসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করে ইন্তেকাল করেন জন্মগ্রহণের পরে কি হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় ছেলে সন্তান জীবিত থাকে না হুজুর সাল্লাহ আলসম মেয়ে সন্তান থেকে পরবর্তী বংশধর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা থেকে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার মেয়ে তো লোকেরা কানাঘুষা করে মুনাফিক টাইপের যে সমস্ত মানুষ আছে দুনিয়ার মধ্যে তারা বলে মোহাম্মদ তো নাউজুবিল্লা নির্বংশ তার তো কোনো ছেলে সন্তান জীবিত থাকে না এই ধরনের অবমাননা করে হুজুর জবাব দিতেছেন কে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলমী আল্লাহ তালা বলতেছেন যে আপনি মনক্ষুণ্ণ হবেন না আপনি মন খারাপ করবেন না মন খারাপ আপনি করবেন না আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি তা কাউকে দেই নাই ইন্না আতই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আতই না কাল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এই মর্যাদা একমাত্র হে আপনার এই হাউজে কাউসারের মর্যাদা আমি আপনাকে দিছি কাল কেমতের দিন আপনার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি পানি পান করতে পারবে না কোন জান্নাতি জাহান জাহান্নামি জানাতো জাহান জাহান্নামি কোন জান্নাতি হুজুর সাল্লাহ অনুমতি ব্যতীত কোন জান্নাতি কি করতে পারবে না হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কোন ব্যক্তি সুপারিশ করতে পারবে না হুজুর সাল্লাহ আলাইসলামের আগে কোন নবী পর্যন্ত সুপারিশ করার সাহস করবেন না সবাই সবাই ইয়ার আব্দি নাফসি ইয়ার আব্দি নাফসি কেমতের দিন সবাই নবী পর্যন্ত সমস্ত নবীর রাসুল হজরত মুসা আলি ইসলাম বলেন হজরত ইব্রাহিম আলি ইসলাম বলেন হজরত নু আলি ইসলাম বলেন হজরত আদম আলি ইসলাম বলেন হজরত আদম আলি ইসলাম থেকে নিয়ে ঈসা আলি ইসলাম পর্যন্ত সবাই বলতেছেন ইয়ার আব্দি নাফসি ইয়ার আব্দি নাফসি ইয়ার আব্দি নাফসি হে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আল্লাহ পাক রাব্বুল আলমিনের তখন যে গুসা রাগ কেয়ামতের ময়দানে তখন প্রকট হবে তখন সমস্ত মানুষ তো মানুষ তো মানুষই সাধারণ মানুষ তো সাধারণ উন্মত সাধারণ উন্মত সমস্ত নবী রাসুলগণ পর্যন্ত চিৎকার করতে থাকবেন ইয়ার আব্দি নাসি আর আমাদের নবী কি বলবেন ইয়ার আব্দি উন্মাতি ইয়ার আব্দি উন্মাতি ইয়ার আব্দি উন্মাতি আমাদের নবী কাদের জন্য চিন্তা করবেন উন্মতের জন্য চিন্তা করবেন সমস্ত উন্মত যাবে হজরত আদম আল ইসলামের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন জান্নাতে গেলে জান্নাতে গেলাম জাহান নামে গেলে জাহান নামে গেলাম আল্লাহ তাল্লাহকে সুপারিশ করুন আমাদের বিচার জন্য শুরু হয়ে যায় পঞ্চাশ হাজার বছর এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে এক নড়াচড়া নাই দুই পা রাখার রাখার যে পরিমাণ জায়গা দুই পা দিয়ে দাঁড়াতে যে পরিমাণ জায়গা এক একজনের বাদে ওই পরিমাণ জায়গা পড়বে এর বেশি জায়গা নাই হজরত আদম আলী ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এক ময়দানে দাঁড়ানো থাকবে উলঙ্গ অবস্থায় কারো কথা বলা হা করে উপর দিকে তাকিয়ে থাকবে কে উলঙ্গ কে উলঙ্গ না কে পুরুষ কে মহিলা কোনো জেহানে আসবেই না উপর দিকে হা করে তাকিয়ে থাকবে আর সবাই চিৎকার করতে থাকবে ইয়ার আব্বি নাফসি ইয়ার আব্বি নাফসি হজরত আদম ইসলামের কাছে যাবে মানুষ আল্লাহ তালার কাছে সুপারিশ করার জন্য আল্লাহ হজরত আদম আলাহ ইসলাম বলে আজকে আল্লাহ তালার যে রাগ আমার সাহস নাই হজরত ইবনু আলাহ ইসলাম বলবেন আমার সাহস নাই হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বলবেন আমার সাহস নাই হজরত মুসা আলাহ ইসলাম বলবেন আমার সাহস নাই হজরত ইসা আলাহ ইসলাম বলবেন আমার সাহস নাই তবে তোমাদের একটা পথ দেখিয়ে দেয় হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের ইসলামের কাছে চলে যাও তিনি ছাড়া আজকে আর কেউ সুপারিশ করতে পারবে না হুজুর সাল্লামের মর্যাদা আল্লাহ পাক রাব্বুল আলমেন যে সমস্ত লোকেরা আপনাকে বলতেছে আপনি নির্বংশ তারা আমি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দিলাম তারা নির্বংশ আল্লাহ তালা বলতেছেন সুরাত আওতারের মধ্যে হে নবী আপনি নির্বংশ না তারা নির্বংশ যারা আপনার অবমাননা করে আপনার বিরুদ্ধে কথা বলে আপনার অপমান করে কবি বলতেছেন রাসুলের অপমানে কাঁদে না যদি তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত থাকতে হবে নবীর সুন্নতের মহব্বত থাকতে হবে এটা ইমানের অংশ এটা ইমানের অংশ আজকের যুবকরা ফুটবল ক্রিকেটের বিভিন্ন ক্রিকেটার আছে ফুটবলার আছে কি কি নাম নেইমার মেসি ক্রিকেটার সবার নাম আমি জানি না তাদেরকে যদি গালি দেয় একজন স্ট্যাটাস দেয় ফেসবুকে নেইমার সম্পর্কে বা মেসি সম্পর্কে বা অমুক সম্পর্কে তমুক সম্পর্কে দেখবেন তার বিরুদ্ধে কতজন লাগছে এই তুই আমার সাপোর্টারকে গালি দিলে কেন তুই ব্রাজিলকে গালি দিলে কেন তুই আর্জেন্টিনাকে গালি দিলে কেন স্ট্যাটাসে দেওয়ার সাথে সাথে কমেন্টও পড়ে যাবে বোঝা গেল সে তাকে মহব্বত করে যারা জিয়ার সৈনিক বিএনপি করে জিয়ার সৈনিক বলে তাদের সামনে জিয়াকে গালি দেন তাদের রক্ত উঠলে উঠবে তুই আমার নেতাকে গালি দিলে কেন যারা মুজিব সৈনিক নিজেদেরকে মুজিব সৈনিক বলেন আওয়ামী লীগ করেন মুজিবকে গালি দিয়ে দেখেন আজকে গালি দিবে সকালে বিকালের ভিতরে গ্রেফতার হয়ে যাবে সকালে গালি দেখ না ফেসবুকের মধ্যে মুজিব সম্পর্কে দেখবেন বিকালের ভিতরে গ্রেফতার শেখ হাসিনা ক্ষমতায় আছে তো আমার বাবাকে গালি দিলে সাথে সাথে গ্রেফতার এগুলো আমরা বুঝি এগুলো আমরা বুঝি কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে গালি দিল অবমাননা করলো আমার অন্তর কাঁপলো না তাহলে বুঝতে হবে আমি কি ধরনের মুসলমান এটা সমস্ত শুধুমাত্র হুজুরদের কাজ না যে হুজুররা শুধু নবী সম্পর্কে বলবেন নবীর মহব্বত দেখাবেন এটা শুধু হুজুররা বলবেন যারা মাদ্রাসায় পড়ব তারা বলবেন না এটা সমস্ত মুসলমানের মহব্বত থাকতে হবে কালকে একজন মৌলানা সাহেব একটা ভিডিও শেয়ার করছেন দেখা যাচ্ছে কোন ভার্সিটি কলেজে সমস্ত ছাত্ররা মিছিল করতেছে সমস্ত ছাত্ররা এক জায়গায় জমা হয়ে ভার্সিটি কলেজের ছাত্ররা পর্যন্ত তারা কি কি তারাও বুঝে পেরেছে যে এটা আমার নবীর মহব্বত আমার মধ্যে থাকতে হবে আমি মুসলমান জন্য সর্বস্তরের মুসলমানের অন্তরের মধ্যে মহব্বত থাকতে হবে হুজুর সাল্লাহ সম্পর্কে আর কিছু না পারি যে যে অবস্থানে আসি যে যে অবস্থায় আসি সেই অবস্থা থেকে কম্পকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে যে এই যে কাজ করছে অবমাননা করছে এটা ঠিক করে নাই এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন আজকে সৌদি আরব কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন দেশে তারা কি করছে এর জন্য শাস্তি স্বরূপ ইন্ডিয়ার সমস্ত পণ্য বর্জন করছে বয়কট করছে ইন্ডিয়ার পণ্য তারা নিবে না এক বড় ব্যবসায়ী ইয়ামনের ইয়ামনের একজন বড় ব্যবসায়ী তার অধীনে শত শত হাজার হাজার শ্রমিক আছে ইন্ডিয়ার সবাইকে সে বেতন সমস্ত বেতন দিয়ে বকেয়া বেতন দিয়ে বরখাস্ত করে ফেলছে যাও যার যে দেশের মন্ত্রী যে দেশের মানুষ আমার নবীকে অবমাননা করে সেই দেশের মানুষকে আমি চাকরিতে রাখবো না তাদেরকে পাঠিয়ে দিচ্ছে দেশে আমরা কি করব কমপক্ষে বিভিন্ন দেশের যে দেশে পণ্য বয়কট করা হয় সেই দেশে অর্থ অর্থনীতির সাথে সাথে দশে পড়ে আপনি আজকে বর্জন করে দেখুন ইন্ডিয়ার পণ্য দেখবেন সাথে সাথে দশে পড়বে তাদের অর্থনীতি বাটা কোম্পানি আছে ইউনিলিভার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে লিস্ট আছে বিশাল লিস্ট আছে আমরা দেখে দেখে খুঁজে খুঁজে এই সমস্ত পণ্য বর্জন করতে থাকি কিসের জন্য আমাদের নবীন মোহাম্মতের জন্য আর কিছু না পারি এটা তো পারবো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক তা ফরমান আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন